Thank you. মন যে দু হাত বাড়ালো আজ তোর চোয়া পেতে স্বপ্ন জড়ানো থমকে দাঁড়ানো প্রেমকে জিতে নিতে মন যে দু হাত বাড়ালো আজ তোর চোয়া পেতে স্বপ্ন জড়ালো থমকে দাঁড়ানো প্রেমকে জিতে নিতে না এই চোখে হাসে না তোকে ছাড়া গারাতে চাঁদ হাসে না সুনিয়ে তু জড়িয়ে তু তেরে দিল রঙিন হল স্বপ্নের হাতছানিতে প্রেমে প্রেম রেখে দেব বুকের ফুলদানিতে কিছু কথাতে ঘুম হারাতে দুটি চোখে লিখে দেব তোর ঠিকানা সরিয়ে তু জড়িয়ে তু দিয়ে দিল দিয়ে cara দেব চোখের চোখে তাকিয়ে থেকে চেনা জানা রাত কবে হবে অচেনা সরিয়ে তো তো স্বপ্ন জড়ানো থমকে দাঁড়ানো প্রেমকে জিতে নিতে না এই চোখে আর কিছু ভাসে না তোকে ছাড়া কারাতে চা হাসে না সরিয়ে তু জড়িয়ে তু সরিয়ে তু জড়িয়ে